প্রথমে প্রক্সিডার ইনস্টল করুন এপিকে থেকে ওকে আপনার ফাইলটি কোথায় আছে সেখান থেকে খুঁজে নিন ওকে ওআরজি প্রক্সিডার এটা ইনস্টল কমপ্লিট এখানে স্ট্রিংটা একটু লক্ষ্য করুন কি সেটিং করতে হবে পপে কাজ করতে হলে remind search for ever allow প্রক্সিটি অবশ্যই শক্স ফাইভ যেহেতু আমরা শক্স ফাইভ ইউজ করবো যদি শক্স ফোর ইউজ করি সেক্ষেত্রে শক্স ফোর দিতে হবে আমরা শক্স ফাইভ দিয়ে দিলাম একটু সিজ টুল করে এসে গ্লোবাল প্রক্সিটা উঠাই দেবেন ইন্ডিভিজুয়াল প্রক্সি থেকে আপনি কী করবেন এখান থেকে পপটা সিলেক্ট করে দেবেন যেহেতু আপনার পপে কাজ করতো আদার্স দরকার নেই দেন এখন আমাদের আইপি কালেক্ট করতে হবে তো আইপি কালেক্ট করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আইপি সার্ভারে যেতে হবে আইপি সার্ভারে যে দেখুন এখানে একটু বড় করে দিই বড় করে লাভ হবে বলে মনে হচ্ছে না আইপি সার্ভারটাই প্রথম যেটা করতে হবে আইপি সার্ভারটাই লগ ইন করতে হবে ঠিক আছে তো এখানে আইপি সার্ভার লগ ইন করি সাইন ইন করি রবটটা চেক দিয়ে নেই কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে কী করবো দেখুন আমরা ফার্স্ট শক লিস্টে যাবো ওকে শক লিস্ট যাওয়ার পরে যেটা করবো সেটা এখানে দেখুন অল পাঁচ পাঁচ হাজার কত আছে অল আইপি আছে এখানে পাঁচ হাজার পঁয়ষট্টি তো আমরা এখান থেকে কী করবো সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট দুশো ঊনসত্তর আইপি আছে এখানে এখান থেকে আমাদের ভালো ভালো আইপি বেছে নিতে হবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এখানে দেখুন এই যে এখানে সার্চ অপশন আছে তো আমরা সার্চ অপশনটাকে আপনারা নিচের এই দুইটা সার্চ অপশনে কখনোই ক্লিক করবেন না অনেকেই ভুল করে দুটা সার্চ অপশনে ক্লিক করে ফেলেন তো আমরা এখান থেকে সার্চ করি মানে এখন সব দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে এখন ইউনাইটেড স্টেট আসলেই হবে না এখান থেকে আমাদের আইপিগুলো ভালো ভালো বেছে নিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কী আইপি নিতে হবে দেখুন এখানে আমরা একটু খুঁজি যেমন ফার্স্টে দেখা যায় যে চার্টার চার্টার নিতে পারি আমরা এইচবিসি গ্লোবাল নিতে পারি হ্যাঁ শুধু আমাদের চার্টারটা দেখলেই হবে না আমাদের পাশে আরও দেখতে হবে স্পিড হলো অবশ্যই স্পিডটা থাকতে হবে zero point zero one zero point zero one বা zero point zero point zero one থেকে শুরু করে জিরো পয়েন্ট সিক্সটি এর মধ্যে থাকতে হবে আমি আবার রিপিট করছি জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট সিক্সটি এর মধ্যে থাকতে হবে আমাদের চার্টারে এটা কত আছে জিরো পয়েন্ট থার্টি ফোর আমরা এটা নিতে পারি তো চার্টারটা নিলাম আমরা SBC global success offline please এখানে এটা অলরেডি একজন নিয়ে নিয়েছে সেজন্য আমরা পাচ্ছি না আমরা SBC global zero point six এটা নিতে পারি এরপর নিচে আরও টিসবি four zero point two six এটাও আমরা নিতে পারি দেখা যাক কী হয় লোডিং নিচ্ছে নিক আমরা একটু ওয়েট করি দেখুন এখানে একটা আইপি চলে আসছে তো আমরা এখন এই আইপিটাকে এই আইপিটাকে কপি করব কপি করে আমাদের আরটি লাইভ সাথে ডিজিটাল শক্স সেকার ঠিক আছে এই যে ডিজিটাল শক্স সেকারটা লাগবে হ্যাঁ চেক ডট ডিজ বা শক্স এখানে দেখুন দেখে নিন চেক ডট ডিজো শক্স আর এটা কি ডিজো socks dot us slash index এটা চেক ডট তো আমরা এখানে কি করব আইপিটাকে দিয়ে দিলাম চেক করার জন্য জাস্ট আমরা একটা না তিন চারটা আইপি নিয়ে নেব তারপর চেক করব আমরা এবার যাই তখন আমরা এখান থেকে আর নিতে পারি আর আর নিতে পারি ভেরিজন নিতে পারি ঠিক আছে তো আর আরটা ওয়ান পয়েন্ট এইট এটা নেব না ভেরিজনটা যাক জিরো পয়েন্ট থার্টি নাইন এটা নেই এরপরে আমরা নেব বি এই যে আর একটা এইট টু এটা নেব না কমকাস্ট মানে কমকাস্ট খুব ভালো আইপি কিন্তু Comcast Comcast business dot net এগুলো খুব ভালো আইপি কমকাস্টের পয়েন্ট সিক্স এটা আমরা নেব এরপরে কমকাস্ট আর একটা সেটা অনেক এটা নেব না তো এই দুটা নেই ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করুন কাজে আসবে যারা আইপি সেটআপটা পারেন না বা ভুলে গেছেন অনেকেই আইপিসি একটা ভুলে গেছেন বলেন দেখেন এখানে এই যে কমকেস বিজনেস ডট নেট খুব একটা ভালো কোম্পানি আইপি বাট আমাদের স্পিডটা অনেক বেশি নেব না আর এটা নেব ক্যালিফোর্নিয়ার আইপি এসবিসি গ্লোবাল এটা নেব না আইবিসি গ্লোবাল এটাও নেব না স্পিডটা দেখবেন স্পিডটা লক্ষ্য রাখবেন অবশ্যই স্পিডটা লক্ষ্য রাখতে হবে প্রয়োজন এটাও স্পিডটা না অ্যামাজন অ্যামাজন আইপিগুলো খুব ভালো সেটাও নিতে পারি জিরো পয়েন্ট জিরো সেভেন এই আইপিটাও ভালো নিলাম এখানে আর নেওয়ার মতো কোনো আইপি নাই তবে এখানে কোন কোন কোম্পানির আইপি রাখতেছি এগুলো অবশ্যই নোট করে রাখবেন কোন কোন কোম্পানির আইপিগুলো রাখলাম এগুলো অবশ্যই নোট করে রাখতে হবে ঠিক আছে এই যে Comcast zero point zero four এটা নেই আপনারা ঠিক এই কোম্পানিগুলোই আইপি ধরবেন তাছাড়া আইপি কিন্তু ধরতে পারবেন না কাজ করতে পারবেন না ঠিক আছে আশা করি আমাদের যে কটা হয়ে গেছে আর আইপি ধরতে হবে না এই আইপিগুলো থেকেই এখন কাজ দেখাতে পারবো তো আমরা এখন এআইপিগুলো চেক করি দেখা যাক চেক করলে দেখা যাবে কয়টা ভালো আছে কয়টা খারাপ আছে দেখেন অলরেডি সাতটার মধ্যে একটা আছে দুইটা তিনটা সাতটা আইডি আইপির মধ্যে আমার অলরেডি তিনটা আইডি ডেট ডাই হ্যাঁ লাইভে একটা পাস পাইছি সেটা কমকাজ বিজনেস ডট নেট আর আরও একটি পাইছি তারপরে আরেকটাই আছে ওকে আমাদের আইপি এখান থেকে এখান থেকে আমরা একটা আইপি কপি করে নেব ঠিক আছে ধরেন ফার্স্টে আইপিটাকে কপি করে নিলাম দেখুন লাইভ যে আইপি এটা আছে আমরা সেটা কপি করে নিলাম কপি করে নিয়ে ফার্স্ট আমরা এখন কি করব আমরা ফার্স্টে হোস্টে বসাবো হোস্টে বসায় দেন এটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের কাট অপশানে কাট করে দেবো ক্লোনটা কেটে দেবো ওকে করবো দেন পোর্টে এই হোস্টের পরের যতটুকু আছে সেখানে আমরা এটা বসাই দেবো ঠিক আছে অর্থাৎ প্রোনের আগেরটুকু কি হোস্ট পরেরটুকু পোর্ট দিয়ে আমরা এখান থেকে করে দেবো হয়ে গেলো আমাদের আইপি স্ট্রিং যদি আইপিটা দেখা যাচ্ছে অ্যান্ড ইরোর অকার দেখা যাচ্ছে তখন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে আরও একবার চেক করে নেবেন চেক করে যেটা ভালো আইপি লাইভে থাকে আপনারা আবার সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে